হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান কী অবস্থা কেমন আছেন সবাই আজকের ছোট্ট ভিডিওটা কোর্ট সম্পর্কে আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেবে এবং আপনাদের অনেক ডাউট ক্লিয়ার করে দিবে সম্প্রতি যারা কোর মাইনিং করেছেন তাদের একটা নতুন আপডেট হয়তো চিন্তায় ফেলে দিয়েছে আপনার কোরটা ফ্রোজেন হয়ে গিয়েছে ফ্রোজেন দেখাচ্ছে এই ভিডিওটাতে আপনি বুঝতে পারবেন যে আসলে কি ঘটতে যাচ্ছে কি হচ্ছে আপনার সাথে এবং কি হবে ভবিষ্যতে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা খবর দিয়ে দিই আমি বলেছিলাম কোর গেট ডট আইওতে লিস্টেড হবে ইতিমধ্যে গেট ডট আইওতে কোর লিস্টিংয়ের জন্য টাইম কাউন্টডাউন শুরু হয়ে গেছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ইতিমধ্যে আপডেট দিয়ে দিয়েছি আপনারা খুব দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যান সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্ক পেয়ে যাবেন যদি আপনার গেট ডট আইওতে অ্যাকাউন্ট না থাকে তাহলে সরাসরি সেখানে লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা থাকে তাহলে একটা ভিডিও পেয়ে যাবেন সেই ভিডিওটা দেখে আপনি ইজিলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কয়েকজন আমার কাছে জানতে চেয়েছিলেন যে বাংলাদেশে গেট ডট আইও ব্যান হয়েছে নাকি না বাংলাদেশে গেট ডট আইও ব্যান হয়নি আপনি ইজিলি এখনও গেট ডট আইওতে ট্রেডিং করতে পারছেন বাংলাদেশে বসে নিশ্চিত এটা দ্রুত গেট ডট আইওতে একটা অ্যাকাউন্ট করে ফেলুন আপনার কোডটাকে সেখানে ডিপোজিট করে সেল করার জন্যে মূল ভিডিওতে যাব তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে দিবেন একটা কমেন্ট করে দিবেন চাইলে শেয়ারও করতে পারেন আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন যাতে যে কোনো আপডেট নোটিফিকেশান আকারে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনি যদি আপনার মাইনিং অ্যাপসে গিয়ে কোডটাকে দেখতে যান তাহলে আপনার চলে যেতে হবে ওয়ালেটে সেখান থেকে ক্লিক করতে হবে কোর আশা করছি আপনি ইতিমধ্যে অ্যাড্রেস লিঙ্ক করিয়ে ফেলেছেন আপনার মেটামাস্ক অ্যাড্রেস কারণ ভিডিও অনেক আগেই চ্যানেলে দেওয়া হয়েছে যদি আপনি লিঙ্ক করিয়ে থাকেন তাহলে যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এইরকম একটা পেজ আপনার সামনে ওপেন হয়েছে এর আগে আপনার টোটাল মাইন্ড কোডটা দেখাচ্ছিল ব্যালেন্স যে সেকশন রয়েছে ব্যালেন্স সেকশনে এখন সরাসরি চলে গিয়েছে ফ্রোজেন সেকশনে এটা অনেকের জন্য একটা চিন্তার ব্যাপার অনেকে নক করছেন যে আসলে সমস্যাটা কি হচ্ছে এখানে সমস্যার কিছু নেই বরং যাদের ফ্রোজেনে চলে গিয়েছে কোডটা তাদের জন্য সুখবর রয়েছে যে আপনাকে উইথড্রর জন্য সিলেক্ট করা হয়েছে খুব তাড়াতাড়ি হয়তো আপনার ওয়ালেটে যে অ্যাড্রেসটা আপনি এখানে লিঙ্ক করিয়েছেন সেই অ্যাড্রেসে আপনার কোডটা পাঠিয়ে দেওয়া হবে এবং আপনি আপনার ওয়ালেটে আপনার ব্যালেন্সটা অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মোট মাইনিং কোরের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেখতে পারবেন এবং শুধু দেখতে পারবেন না সেখান থেকে সরাসরি আপনি আপনার এক্সচেঞ্জে নিয়ে অর্থাৎ গেড ডোটায়ুতে যদি আপনি অ্যাকাউন্ট করেন গেড ডোটায়ুতে নিয়ে সেখানে সেল করতে পারবেন আপনার মাইনিং ব্যালেন্সটা ফ্রোজেনে আসার পরে এখানে আর কোথাও কিছু প্রেস করবেন না আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে শুধু অপেক্ষা করতে হবে আর কারো ব্যালেন্স যদি এখনও ব্যালেন্স সেকশন অথবা অ্যাভেইলেবল সেকশনে দেখায় তাতেও চিন্তার কিছু নেই কিছুক্ষণের মধ্যে অথবা কয়েকদিনের মধ্যে আপনার ব্যালেন্সগুলো ফ্রোজেনে চলে যাবে তারপরে উইথড্র হয়ে যাবে তবে যদি আপনি এখনও অ্যাড্রেস লিঙ্ক করিয়ে না থাকেন তাহলে লিঙ্ক উইথড্র অ্যাড্রেস এটাতে ক্লিক করে অ্যাড্রেসটা এখনই লিঙ্ক করিয়ে নিন ভিডিও চ্যানেলে পেয়ে যাবেন কিভাবে লিঙ্ক করাবেন তো এটুকুই ছিল আজকে ভিডিওর বিষয় কমেন্ট করে জানাবেন এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে কিছু দিতে পারলাম নাকি পারলাম না ভালো থাকবেন কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে